কেউ প্রশ্ন করে আমি তোমারকে যদি কেউ প্রশ্ন করে আমি তোমারকে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না করবো না কাউকেই ভয় ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে এই দুনিয়া দেখলে দেখো ভালোবাসা কোনো বাধা মানে না যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে তুমি পাশে হাওয়া রাগে তা লোকে ঠিক জেনে যায় ওই পৃথিবী জানলে জানু ভালোবাসা চিরদিন চুপ থাকে না যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছ বলবো আমি যা শুনেছ তাকে সত্যি বলে মেনে নাও না যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে তুমি